আমারে নষ্ট কইরা দিছে মায়ারে আমারে নষ্ট কইরা দিছে মায়ারে নষ্ট কইরা দিছে মায়ারে আমারে নষ্ট কইরা দিছে মায়ারে যা লাগিয়া কলেজ ফাঁকি দিতাম প্রতিদিন সে এখন অনেক সুখী জীবন রঙিন দুঃখ আমার নিত্য সঙ্গী নদীর মতো বয় অভাগারে দোষ দিবা কি প্রেমের পরাজয় পারি না ভুলতে আজো মাইয়া রে মাইয়া রে আমারে নষ্ট কইরা দিছে মাইয়া রে আমারে নষ্ট কইরা দিছে মাইয়া রে আমারে নষ্ট কইরা দিছে মাইয়া রে আশা দিস স্বপ্ন দিস দিস ভালোবাসা এমন দুঃখ দিলা তুমি নাই প্রকাশের ভাষা অপরাধ না করিয়া হইলাম অপরাধী কালে আমার প্রশ্নের উত্তর দিবা তুমি আশা দিস স্বপ্ন দিস দিস ভালোবাসা এমন দুঃখ দিলা তুমি নাই প্রকাশের ভাষা অপরাধ না করিয়া হইলাম অপরাধী কালে আমার প্রশ্নের উত্তর দিবা তুমি পারি না ভুলতে আজ মাইয়া রে মাইয়া রে আমারে নষ্ট কইরা দিছে মাইয়া আমারে নষ্ট কইরা দিছে মাইয়া রে আমারে নষ্ট কইরা দিছে মায়ারে যার নামে লেখা দিছে আমার হৃদয় সে এখন আমায় ভুলা পরের কাছে রয় যার জন্য পুরি আমি রোজ দিবানিসি তার স্মৃতি বুকে নিয়া এখন আমি দুঃখী যার নামে লেখা দিছি আমার হৃদয় সে এখন আমায় ভুলা পরের কাছে রয় জন্য পুরি আমি রোজ দিবানিসি তার স্মৃতি বুকে নিয়া এখন আমি দুঃখী পারি না ভুলতে আজ মায়া রে রে আমারে নষ্ট কইরা দিছে মাইয়া রে আমারে নষ্ট কইরা দিছে মাইয়ারে আমারে নষ্ট কইরা দিছে মাইয়া রে